মানে, হ্যাঁ, আচ্ছা, মানে খারাপ হয়ে গেছে মানে, হ্যাঁ, দেখিছে বিড়ি রেগুলার দেখি মধ্যে ভালো আছে আমার ছোট ভাই আছে মুন্ডা মুন্না নয় ছোট ছোট মুন্না নয় হ্যাঁ, ওই ছাড়া আমার ভালো লাগে কিন্তু ওই ওই আমার দিঘির বাড়ি থেকে আমার দেখি ভাই ঘন ঘন আসে আজ আমার সুল্লু বুলু করে আমার যায় আমি আমার বুঝি নাই আমার দিঘির পারত আমার দিঘি পারত তারপর ওই ওই যে মা বোনের সব দোষ এটা মা ইলে সোলগুলো কি করি মানুষ যে মামুন দিলে আশ্বাস প্রশ্বাস দিছে ওই এই সময় কেউ নাই একটা সুপটান টান মারে দেখি একটা মাছ টাছ মাছ টাছ ভাই আমার মাছ করে ভাই বলে আর ও ভাই দেখো তো ওটা ভাই আমার ছোট ভাই রাগ চোখ তাই করো অপমান সুদুরি বেটা বিড়ি খাওয়া শিখছে রে। হালা বিড়ি খাওয়া শিখছি চল তো কিরে ভাই এই চুপ করে, এই তুই ভিডিও কর ভিডিও কর ভিডিও করুম আর বাবুক দেখা মারছি দাঁড়াও। এ তুই কে রেডি বসে আছি হ্যাঁ এ শালা। ধরো ভাই ধরো চল চল শালা ভাই এই ভাই ধর শালা চুপ চুপ চুপ মারিস না মারিস এ এ তুই জানি এই কত বড় খারাপ তুই জানি ভাই কি ওই বিড়ি যে খাবার তুই ভিডিও শুনলি আর ভিডিও তো আর বাপ বিড়ি খাওয়া কেটে শিখেছে মুখ বিড়ি খাও ওই তোর কি খরা নিছে নাকি কিসে কি ও ভাই হঠাৎ নিশা আমি না খেলে তো বাস করি ভাইয়া কি করা দেখো ভাই কও শালা বলে ইংরাজ বলে বিড়ি খাই ভাই ওই কি কেমনে ধরলে ভাই আমি আমি ডিগ্রি বা ভাই রে বলনস তুই কি তোর বয়সে আমার বারবল খেলাছি বিড়ি খাওয়া শিখতিস কি কি পাবুল কি পাবো কো আর ভিডিও ভিডিও করছিস ভিডিও ভিডিও ভিডিও ভিডিও যা ভিডিও করছিস ভিডিও করছিস ওটা শালা 走，二二爸爸跟你走。走。